ওই বসো আমি ওই রিসিপশন দিয়ে এই চাবি নিয়ে আসি রুমের কি ব্যবস্থা করে দেখে আসি ঢাকা থেকে কনফার্ম করা হয়নি হ্যাঁ তো কনফার্ম করছি তারপর কইতে হবে না যে আমরা সেই শুটিং এর পার্টি হ্যাঁ বসেন আপনারা আচ্ছা শুনেন হ্যাঁ খেয়াল রাখবেন সবগুলো রুম যেন আমাদের একই ফ্লোরে দেয় কতবার মনে নেই নয়টা রুম আমাদের চারটা ফ্লোর মিলে দিয়েছিল আর আমার রুম দুটো আলাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার রুম আলাদা আমি জানি বসে না জন্য বিদেশে শুটিং করা আমার একদম ভাল লাগে না উফ একটা স্পট বয় থাকে না লাগেজ কি আমার টানার কথা আশ্চর্য গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস ঠান্ডা পান একটা জুস হলে খুব ভালো হতো এই দেখো না তোমরা একটা জুসের ব্যবস্থা করা যায় নাকি মা একটু চুপ করে বসো না আরে এক গ্লাস পানিও যেতে পারুন না আশ্চর্য এই জন্য আমি বিদেশে শুটিং একদম পছন্দ করি না অরঞ্জু তুমি একটু দাও না মা ঝামেলা ঝামেলা মানে ঝামেলা হয়ে যে রুম তো বুকিং দিয়েছিলাম পাঁচটা এখন ওরা রুমের দেয় কেন ঢাকায় তো আপনি বলেছেন সবকিছু কনফার্ম আছে কনফার্ম তো আছেই তাহলে হয়েছে কি খুলে বলুন ফারুক ভাই দেখুন প্রডিউসার হিসেবে আমার আইডল কিন্তু একটা কাপুর একটা কাপুরকে চিনেছেন তো বালাজি টেলিফিল্মসের একটা কাপুর সো আমার প্রোডাকশনে কোনো রকম মিসম্যানেজমেন্ট আমি একদম বরদাস্ত করব না আমি তো ঢাকা দিয়ে ওর কাছে ইমেল করছি ইমেল করে জানাইছি যে আমি শুটিংয়ে আইতেছি আমার পাঁচটা রুম লাগবে কনফার্ম পাঁচটি কেন ঢাকায় তো আমরা হিসেব করেছিলাম ছয়টি রুম আরে আপনি এটা ভুলে গেলেন ওই যে ক্যামেরাম্যান মির্জা না তার অ্যাসিস্ট্যান্ট আইবে না ক্যামেরা লইয়া সে তো আইবে একদিন পরে আগে আগে একটা রূপ বেশি লিয়ে কী করবো ও সেই হিসেবে তো তাহলে পাঁচটি দেওয়ার কথা এখন চারটি দিচ্ছে কেন ওই যে একটা রুম বলে এখন সাড়ে নাই কোন বেটা আছে বর্ডার এ বলে দুই ঘন্টা পরে নামবে ও ফারুক আমাকে রুমটা আগে ভাগে দিয়ে দাও যে না হোটেলে লাইন না উঠাইছো হুম গতবার আমরা ইন্দোনেশিয়ায় ফাইভ স্টারে হোটেলে আসিলাম এটা তো মনে হয় কোনো স্টারের মধ্যেই পড়ে না এই যে এই যে টু জিরো সেভেন এটা হলো আপনার রুমের আপনি গিয়ে তুমি আমার সাথে রুম শেয়ার করবা জিনি জিনি এলো তোমার রুমের কিয়া তুমি কি রঞ্জুর সাথে শেয়ার করবে না ফান ভাই আপনি যে না ফান করো ফান করো এই যে যাও আমার এই এডুকেশন এই যে তোমার যাও যাও আপনি এখানে বই রেছেন কে চুপচাপ যান না রুমে যান রুমে গিয়ে রেস্ট পান যান আরে আপনি যে বললেন রেস্ট নেন কি করে রেস্ট নেব ইউনিটে এসে কখনো রেস্ট নেওয়া যায় আচ্ছা ফারুক ভাই আপনি বলুন তো এবারে প্রজেক্টটা আপনি কি করে নামাবেন কে আমি কি এর আগে বিদেশে নাটক নামাই নাই আরে আপনার গত ঈদের যে টেলিফিল্মটা সেটাই তো আমি সিঙ্গাপুরে নামাইলাম কিন্তু এবারের ব্যাপারটা তো পুরো আলাদা প্রথমেই তো ফ্যাকরা বাঁধিয়ে রেখেছেন ফুল ইউনিট চলে এসেছে কিন্তু আপনার ক্যামেরা আর ক্যামেরাম্যান আসেনি কেন আচ্ছা পুরো ব্যাপারটা আমাকে আরেকবার খুলে বলুন তো ক্যামেরাম্যান পরে আসছে কেন না আসল ঘটনা হয়েছে যে আমাকে মিজান ক্যামেরাম্যান মিজান তো আগেই শিডিউল দেওয়া ছিল কক্সবাজার তো কক্সবাজার থেকে যেদিন আসার কথা ওই আসবে কেমন করে তার আগেই তো কক্সবাজারে হয়েছে আট নম্বর বিপদ সংকেত তো এর মধ্যে সে বাস প্লেন কোনো কিছুই সে টিকিট কনফার্ম করতে পারেনি আইতেই পারে নাই তো এখন ওই বিপদ সংকেত নামবে গেছে আই পড়বে আজকে ঢাকায় পড়বে আইলে ও কালকে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চলে যাবে ক্যামেরা দিয়ে না পৌঁছানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই আরে আপনি কোনো টেনশনই নিয়েন না মনে হয় বুঝছেন টেনশন নেব না আরে আপনি তো বলেই খেলাস আমি যে কত রিকোয়েস্ট করে চ্যানেলের কাছ থেকে ঈদের পরদিন টেলিফিল্ম চালানোর স্লটটি কিনে নিয়েছি সেটা আপনি জানেন ওদেরকে আমি বলেছি যে শুধুমাত্র আপনাদের এই টেলিফিল্মের কাজ করার জন্য আমি ব্যাংককে ইউনিট নিয়ে যাচ্ছি এখন যদি সময় মতো টেলিফিল্মটি কমপ্লিট করে ওদের ওখানে জমা দিতে না পারি তাহলে আমরা কত বড় লসে পড়ে যাবো আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ মনে হবে আপনি দায়িত্ব দিয়েছেন এই ফারুক আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ জীবনে কোনো ফেল করছে যান যান আপনি রুমে যান রুমে গিয়ে রেস্ট নেন লাঞ্চের সময় দেখা হইবেন যান যে হবে কি হবে এই যে লঞ্চ মাসুদ বসো এই আমার ভাগ্যেই রুম হলো না আরে কি কয় তোমার ভাগ্যে রুম হলো না তোমার আর আমার রুম তো এক লাগে কি কয় কখন রুম পাবো আরে কোন বেটা বলে দিচ্ছে বুলগেরিয়ান কোন বেটা বলে আছে আরে নাই এটা কিরকম রুম দিছে রে টিয়া বাথরুমটা তো শুনে সুবিধা না এই শুন ওদের ক আমাদের রুমটা পাঠিয়ে দিই সবাইকে তো একই রকম দিয়েছে মা সবাই আর আমরা এক হইলাম নাকি হ্যাঁ একটা সুইট দিতে কো এই তোদের ডিরেক্টরের নাম রুম নাম্বারটা কত বলতো জানি না জানি না বললে তো হইব না জানতে হইব ইয়ে ওই যে প্রডিউসার একটা মহিলা আসছে না কি জানি নাম মোনাপা হ্যাঁ তার নাম্বার কত মা মাত্র তো সবাই রুম নিল শোন আগের থেকে সবকিছু জানিয়ে নিতে হয় বুঝলি শোন আর একটা কথা কই আমি কিন্তু ওই রেস্টুরেন্টে গিয়ে খাইতে টাতে পারবো না আমি ওই রুম সার্ভিসটা দিয়া আমার খাবার আমি ঘরে আনাই নিব আচ্ছা দেখি ফারুক সাথে কথা বলে নিব আরে ওদের সাথে কথা কইতে হইব কেন হ্যাঁ আমরা কি আর ক্যাশ টাকা নিতেছি নাকি খামু বিল হইব বিল দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি আগে কথা বলে নিই তুমি একটু মাথা ঠান্ডা করে বসো আমি দেখছি রুম নম্বর যেন কত কথা হলো তোমাদের মন কখন কি ইচ্ছে হয় রেস্টুরেন্টে যাচ্ছি খেতে যাবে চলো এখনো তো লাঞ্চ টাইম হয়নি আমি আসলে প্লেনে কিছু খেতে পারি না তো আমার খুব খিদে পেয়েছে চলো যাই তুমি যাও আমি আসছি ভাই আর কতক্ষণ বসে থাকতে হবে বলুন তো বইছি তো মেয়া দুই ঘন্টা অলরেডি আড়াই ঘন্টা পার হয়ে গেছে এমনি আমি প্লেন জার্নিতে টায়ার্ড হয়ে যাই সবাই রুম পেলো আর আমি লবিতে বসে আছি হ্যাঁ? কবে যে এক নম্বর প্রতিষ্ঠানে যাব বড় ভাই এখানেও তো দুই নম্বর ক্যারেক্টার মানে সেকেন্ড হিরো আরে মেয়া চিন্তা করতেছো কেন স্ক্রিপ্টের বাইরেও তো অনেক কিছু করণ যায় সে ভরসাতেই তো এসেছে ঢাকায় দুটো ভালো নাটকের অফার ফেলে দিয়ে আসলাম আরে মেয়া কইলাম তো আমার উপরে ভরসাটা রাখো ফারুক ভাই আপনি বোধহয় আবার গত সপ্তাহে নাটকটা দেখেননি এটি নিয়ে অনিয়ার হচ্ছে তারিনের সাথে আমি মেন হিরো আরে শেষ দৃশ্যটা যে কী ফাটাফাটি হয়েছে নাটক শেষ হওয়া মাত্রই অরুণ আমাকে ফোন দিয়েছে করে বলল রঞ্জু নাকি জীবনেও এরকম অভিনয় করেনি হ্যাঁ, আরে আমি তো এই কথা তোমার সবসময়ই কই আচ্ছা যাই দিই রিসিপশন একটু তারা দিই নাহলে তো ওরা চাবিও দেবে না রুমও দেবে না কি যে করতেছে আরে না না ফারুক ভাই আপনি বসেন আমি যাচ্ছি ফারুক ভাই টিয়ার সাথে রঞ্জুর কথাবার্তা তো একদম বন্ধ আবার আপনার এই নাটকে তো ওরাই পেয়ার হ্যাঁ ঠিক তোমার কোনো অসুবিধা আছে না ঝামেলা হলে আমি তো স্ট্যান্ড বাই আছি আমি ড্যাম শিওর আপনি যদি বলেন রঞ্জু আমার ক্যারেক্টারটা করবেই কি ব্যাপার ফারুক ভাই আপনারা এখনো রুম পাননি না মোনা ভাবি দুই ঘন্টা ধরে বৈশা রইলাম ওরা তো এখন পর্যন্ত কিছু কয় না বসতেছি না ফারুক ভাই আপনিও না আরে আপনি ওদের ঠিক মতো বুঝাতে পেরেছিলেন তো আপনার আবার ইংরেজির যা দৌড় মাসুদ ভাই হ্যাঁ শোনো এক কাজ করো তুমি একটু ওদের বুঝিয়ে বলো তো তুমি বললে হয়তো হ্যাঁ হ্যাঁ আমি তো যাচ্ছিলাম আচ্ছা হ্যাঁ। আচ্ছা শোনো আমরা বরং এক কাজ করি আমরা খেয়ে নেই আমি সবাইকে রেস্টুরেন্টে আসতে বলেছি চলুন ফারুক ভাই কি অর্ডার দিছে হ্যাঁ কেন আন্টি আপনি কি অন্য কিছু চান যেমন হোটেল তেমন তার রেস্টুরেন্ট আপনার অন্য কোনো কিছু যদি পছন্দ থাকে তাহলে আপনি অর্ডার দেন না অসুবিধা নেই তো কালকে কি হোটেলে তো আমাদের কোনো কাজ নেই ফারুক ভাই রাত্রেবেলা ভালো কোনো একটা হোটেলে ডিনার করতে যাবো থাকবো এক হোটেলে আর খাইবো গিয়ে অন্য রেস্টুরেন্টে বিড়ালে বাচ্চার মতো দৌড়া দিন আমার একদম পছন্দ রাতে আমাদের একটা রিহার্সাল হলে ভালোই হয় হাতে যখন সময় পাওয়া গেল কি বলেন ভার্গই মোনা ভাবি খাওয়ার পর কি করবে কেন কোনো দরকার না তোমাকে নিয়ে একটু মার্কেটে যেতে যাচ্ছিলাম আহ, এই নাটকের জন্য কিছু স্পেশাল কস্টিউম কিনবো তুমি তো আবার তোমার নাটকের জন্য কিছু মানে স্পেশাল ড্রেস চাও তাই না ভাবি বের হলে আমাকেও সাথে নিও এই সবাই যদি এইভাবে ইউনিট ছেড়ে চলে যেতে থাকো তাহলে তো পুরো ইউনিট বসে থাকবে না ঠিক আছে ফারুক ভাই আপনি না চাইলে যাব না কোনো অসুবিধা নেই আরে ফারুক ভাই আপনার তো এখনো ক্যামেরা ইউনিটই পৌঁছেনি শুধু শুধু আমাদেরকে হোটেলে আটকে রেখে আপনার কি লাভ বলেন আচ্ছা আমরা বের হই বিদেশে শুটিং করা মানে তো হচ্ছে গিয়ে শুটিং শেষ করেই দৌড়ে গিয়ে ফ্লাইটে ওঠা একটু সময় যখন পেলাম ঘুরি না দেশে শুটিং করার জন্য আর্টিস্ট মোবাইলে যন্ত্র নাই এহেন মোবাইল বুঝছেন তো আপনি বুঝছেন তো বুঝছি না ফারুক ভাই এখানে কিন্তু আমার কোনো মোবাইল নাই <laughs> ফারুক ভাই মাসুদের কিন্তু তো আমি কোনো মোবাইল দেখিনি মোবাইলের টাকায় ও প্লট কিনেছে কি তাই নাকি না না রঞ্জু ভাই একটু বাড়িয়ে বলছে ফারুক ভাই কি বাড়িয়ে বলছে কি বাড়িয়ে বলছে আরে লিটু তো আমাকে সেদিন বললো তুই প্লট কিনেছিস না ফারুক ভাই বুকিং দিয়েছি পেতে পেতে এখনো আড়াই তিন বছর লেগে যাবে কি জেনি খাবার তো ঠান্ডা হয়ে গেল আসো আসো আরে না না বসো বসো থ্যাংক ইউ স্ক্রিপ্টে দেখতেছিলাম ওই শুটিং প্ল্যানিংটা সাজাইতেছি বুঝছো তো ভালো কাজটা খুব গোছানো হতে হবে ফারুক ভাই হাতে যেহেতু সময় আছে চলেন না আমরা রিহার্সাল করে ফেলি কয় কি তোমরা কি কোনোদিন রিহার্সাল করছো আমি তো সবসময়ই চাই ওই সময়ের অভাবে হয় না আচ্ছা কবে শেষ কবে রিহার্সাল করছো মনে আছে তোমার হ্যাঁ প্রায় বছর চারেক আগে ফারুক ভাই আমাদের এখানে রিহার্সালটা খুবই জরুরি বিশেষ করে আমার আর তিয়ার প্রশ্নে ফারুক ভাই এত সুন্দর দুটো ক্যারেক্টার লিখেছেন আপনি মাইন্ড ব্লোয়িং সত্যি <laughs> ফারুক ভাই এই টেলিফিল্মটা এবারের ঈদে সেরা টেলিফিল্ম যেন হয় প্রয়োজনে আরও দুদিন এক্সট্রা শিডিউল দেবো আমরা তারপরে কোনো কম্প্রোমাইজ করবো না উফ চার পাঁচটা সিন যে আছে না আমার আর তিয়ার পড়লে পশম দাঁড়িয়ে যায় না এই তিয়াকে ডাকেন না একটা রিহার্সাল করে ফেলে এখন ডাকবো আজকে যেহেতু শুটিং করবো না আমার মনে হয় রেস্ট নিতেছে অন্য সময় ডাক মানে ফারুক ভাই আপনি ডাকলে শুনবে না আমরা কেউ কোনো দিন আপনার কথা অমান্য করেছি আরে তাছাড়া বলতে গেলে তো তিয়া আপনারই শিল্পী সেবার ওই যে আপনার ওই নাটকটা সমুদ্র নেই শহরে এই নাটকটা তো আমার আর তিয়ার মানে আমাদের দুজনের জুটির সেরা নাটক আমি তো আমি বলি যে আমার জীবনের সেরা পাঁচ নাটকের এটাকেই প্রথম বলি সেদিন একটা ইন্টারভিউতে পড়লাম তিয়াও তাই বলেছে আপনি ডাকেন দেখবেন তিয়া চলে এসেছে তুমি আমার ডাকতে কইতেছো না না আপনি ডাকবেন কেন আপনি বললে আমি ডাক মানে আপনার কথা বলে আমি ডাকতে পারি আর ডাকতে হইবে না ওই যে তিয়া আইতেছে আসো তিয়া আসো আসো আসো তিয়া আসো বসো ডাকলাম এই জন্যে যে আজকে তো সারাদিন কোনো শুটিং দিন ভালোই করেছেন ফারুক ভাই এখন তো কোনো শুটিং টুটিং নেই তো সবাইকে ডাকেন না সবাই মিলে একটু গল্প টল্প করি হ্যাঁ তুমি যখন করতেছো হ্যাঁ আড্ডা মারা যায় কোনো অসুবিধা নেই আমি তো আড্ডা পছন্দই করি তাই চাই করতেছিলাম যে আমরা একটু রিহার্সাল করি লই গুড আমার কোনো আপত্তি নেই রিহার্সাল করব ভালোই লাগছে কবে যে আসলে শেষ রিহার্সাল করেছিলাম সেটা তো মনেই নেই তুমি এই কথা কইতেছো একটু আগে রঞ্জু এই কথা কইতেছিল অন্যদের বলা হয়েছে অন্যদের লাগবে না তোমরা দুজন রিহার্সাল করে লও হাফ রিহার্সালের দরকার কি করলে পুরোটাই করেন না অন্যরা এখন কেটা কই আছে তারও খুঁজে পাবো কই তার দরকার নেই তোমরা দুইজনই রঞ্জু আর তুমি মিলে দুইজনের পাটটা করে ফেলাম হ্যাঁ এখন শুধু আমরা দুজনেই করতে পারি ফারুক ভাই সবাইকে একসাথে করেন সেটাই সুন্দর হবে আপনি সবাইকে জোগাড় করে একসাথে করে আমাকে ডেকেন আমি চলে আসবো ধর মেয়া আমার দিয়ে ওরা না ভাই শুনেন ও আপনাকে না করে মানে জানেন তো এখন ওর সাথে সম্পর্কটা আমার একটু খারাপ যাচ্ছে মানে বুঝে তো আপনি চিন্তা করবেন না আমি সব ঠিক করে ফেলবো একবারে সাইজ ডোন্ট হ্যাঁ বসেন বসার আরো জায়গা ছিল আরে তুমি এখানে আছো সেজন্যই তো এলাম তুমি কি চাচ্ছ আমি উঠে যাই তাহলে একা আর আমি এখানে বসে থেকে কি করব সেটা তোমার ব্যাপার কিন্তু আমি এখানে একটু একা বসতে যাচ্ছি টিয়া এখানে আসা শুরু থেকে তুমি যা করছো সবাই লক্ষ্য করছে সবাই সবকিছুই লক্ষ্য এখনও আলোচনা শুরু হয়নি কিন্তু এমন চলতে থাকলে আলোচনাকে এত ভয় কেন আলোচনাকে থেমে গেছে টিয়া টিয়া তুমি খুব ভালো করেই জানো এই মিডিয়াতে কোনো কিছু ছাড়াই অনেক আলোচনা হয় সব কিছুই কি কারণ ছাড়া টিয়া আমি সবসময় বলছি আমাদের ঠান্ডা মাথায় একটু বসা উচিত শোনো আমার কোনো আগ্রহ নেই কিন্তু এভাবে তো চলতে পারে না অসুবিধা কি চলছে তো না না চলছে না আমি আর পারছি না তিয়া হয়তো একটা উড়ো কথাকে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না কিন্তু আমার তো বলতে হবে বুঝেছি এখানে আর বসা যাবে না না এখন তুমি উঠবে না তিয়া এখন আমার তোমার সাথে কথা বলতেই হবে সরি তিয়া প্লিজ আচ্ছা ঠিক আছে এখন না হোক আমরা পরে এক সময় বসি এখনো নয় পরেও নয় তিয়া তুমি এভাবে যেতে পারো না আচ্ছা ছাড়ো দিয়া প্লিজ কথা শোনো বসো তুমি আমি বলছি তুমি আমার হাত ছাড়ো দিয়া প্লিজ বসো না তুমি হাত ছাড়ো দিয়া প্লিজ এরকম তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন হাউ হ্যাঁ, ডিয়ার আগে মনে হয় কখনো দিইনি শোনো এটা কোনো নাটকের দৃশ্য না ওকে এখানে যে কটা দিন আছো আমার কোয়ার্টিস হিসেবে থাকলে খুশি হবে শোনো তুমি রেগে আছো নয়তো আমারও কিছু বলার ছিল শোন তোর রিস্ক নেওয়ার দরকার নাই কালকের ফ্লাইটই কিন্তু আসতে হবে আমরা এখানে সবাই মুখে আঙ্গুল দিয়ে বসে রয়েছি হ্যাঁ সেইভাবেই হোক তুই কিন্তু কালকে অবশ্যই অবশ্যই ফ্লাইটে বের রওনা হ্যাঁ না না আমরা সবাই ভালো আছি হ্যাঁ, এই হিসাবে তাহলে তোর সঙ্গে দেখা হইতেছে হ্যাঁ আচ্ছা রাখি এই সে ফারুক ভাই আপনাকে খুঁজছিলাম কম ভাই কি করবো হোটেলে থেকে থেকে বোর হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই সবাই যখন হোটেলে আসে সবাই মিলে গল্প করো বুঝছো তো গল্প করে কত সময় কাটাবো আন্টি গো টু শপিং বাইরে যাওয়ার দরকার নেই শোনো আর যদি যাইতেই হয় তাহলে সবাইকে কও সবাই একলাকে দাও চুপ চুপ সবাইকে বলতে হবে কেন আমি তো সব চিনি না আমি তো আসিনি আমি তো সেই কথা বলতেছি না এটা তো হচ্ছে ইউনিক খালি খালি গল্পের জন্ম দিয়ে লাভটা কি সবাইকে কও সবাই যদি যাইতে চায় সবাই সাঁতালেই দাও আমি কাকে গিয়ে রিকোয়েস্ট করবো আরে তাই বলে একলা যাওয়াটা তো ঠিক হইবে না বুঝছো তো আমি তো একা যাচ্ছি না আমার কাজিন আছে এখানে ও যাবে আমার সাথে তোমার কাজিন এখানে হ্যাঁ ও আমার ফার্স্ট কাজিন ও এখানেই থাকে আমাকে ফোন করেছে ও এসে আমাকে নিয়ে যাবে দ্যাটস অল তারপরে আমার মনে হয় তোমার যাওয়াটা ঠিক হবে বুঝছো আমি তো আপনার শুটিং পেলে যাচ্ছি না শুটিংও করবেন না আবার সারাদিন হোটেলে আটকে রাখবেন দ্যাটস নট ফেয়ার আরে এইখানে আটকায় রাখার কথা আসতেছে কেন আমি বলতেছি যে সবাই যদি যায় সবাই গেলে সবার সাথে যাও আই এম সরি আমি কারো মন জুগিয়ে এখানে চলতে পারবো না আমি যেতে চাই আমার কাজিনকে ফোন করেছি এখন যদি জিনি তুমি কি এখানে তোমার কাজিনের সাথে মিট করতে আসছো এইটা শুটিং শুটিং এর জন্য আসছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কেন নানা করছেন আপনার কি ক্ষতি করেছে আমার কাজিনকে ফোন করেছি এখন যদি না যে একটা বিশ্রী ব্যাপার আছে তুমি এইভাবেই ইউনিটকে একলা ফালায় রেখে কোথাও যাইতে পারবা না বাস দিস ইজ রিয়েলি টু মাচ ওকে ওয়েল ফাইন ওকে বুঝি না কিছু পাতায় এ সব পাখনা গজায় যায় ইংরেজিতে ফটন ফটন করতে থাকে তুমি এখানে তোমাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি তাই কেন দেখো না সারাদিন তো হোটেলেই কাটাতাম ফারুক ভাইকে বললাম একটু বাইরে যাই ফারুক ভাই যেতে দিল না আমি কিন্তু রাতে ডিস্কোতে যাব <laughs> ডিস্কোতে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে বলো আমি অনেকদিন ডিস্কোতে যাই না এবার আমি ঠিকই করেছি যে সবাইকে নিয়ে একদিন আমি ডিস্কোতে যাব তাহলে প্রোডাকশনের খরচ আজকেই হয়ে যাক সবাইকে বলে দাও ভাবি এখন আমার সবাইকে অ্যারেঞ্জ করা তুমি করো আসলে হচ্ছে কি আমার এক কাজিন থাকে এখানে আমি ওর সাথে যাব কিছুক্ষণ আগে ফোন করেছিল আমাকে যেতে বলেছে তোমার কাজিন এখানে এসেছে না ও খুব সাই ফিল করে আমাকে যেতে বলেছে আমি যাই কাজিন এখানে থাকে সাইফাই করে আচ্ছা তুমি ডাইরেক্টরের সাথে কথা বলো মোনা ভাবি এটা তোমার প্রোডাকশন তুমি এর প্রোডিউসার আমি খামোখা ডিরেক্টরের সাথে কথা বলতে যাবো কেন বলো তা অবশ্য ঠিক বলেছে ভাবি তাহলে আমি চাই প্লিজ কিন্তু তুমি একা একা যাবে ডিস্কো থেকে আসতে তো রাত হয়ে যাবে এত রাতে একা একা তুমি আসতে গেলে কোনো দুর্ঘটনা যদি ঘটে তুমি এত চিন্তা কেন করছো আরে ভাই রাত বলেই তো চিন্তা করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি রাতে না ফিরে আমি সকালে ফিরি আরে রাতে ফিরবে না মানে বলো কি রাতে তাহলে কোথায় থাকবে কেন আমার কাজিনের বাসায় আমি ওখানে থাকবো সকালে আমাকে পৌঁছে দিয়ে দেবে প্লিজ হ্যাঁ বলো আমার জন্য অপেক্ষা করছে প্লিজ আমি ঠিক বুঝলাম না তোমার কাজিন এখানে থাকে সাই ফিল করে তার বাসায় তুমি থাকবে আসলে যিনি বলো তো তোমার কাজিনটাকে তোমাদের কাছে পারমিশন চাওয়ায় আমার আসলে ভুল হয়েছে তোমরা সবাই আমাকে পুলিশের মতো জেরা করছো হোয়াট ডাজ ইট মিন আচ্ছা তুমি রাগ করছো কেন জিনি তুমি আমাদের ইউনিটের একজন তোমার সব কিছু দেখা কি আমাদের দায়িত্ব না ভাবি তার মানে এই না যে তোমরা আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে ওয়েল আরে জিনি শিওর আন্টি টিয়া কোথায় গেল টিয়া তো একটু আগে বাইরে হইলো মাসুদ এই কখন থেকে চেষ্টা করতেছে ঢাকা একটু ফোন করার জন্য ফোনটা তো পাইতেছে না কেমন করে ঢাকা ফোন করে কত কেন যাচ্ছে না মোবাইলে করেন মোবাইলে করলে একবার লাইনটা পেয়ে যাবেন মোবাইলে বিল তুলে লাভ কি মোবাইলের বিল তো আর প্রোডাকশন দিব না আন্টি খুব কি জরুরি দরকার হ একটু বুয়ার সাথে কথা কইতাম আর কইও না আমার বুয়ারে যদি না কয়ে দেয় তাহলে ফ্রিজে যা আছে একদিনে সব রান্দা শেষ করে ফেলাইব কী যে মুশকিল এই বুয়ার উপরে সংসার ফেলাইয়া আসা কী যে টেনশন আর কইও না আন্টি এভাবে তো ফোন করা যাবে না রিসেপশনে বলা আছে যে রুম থেকে ফোন হবে সে রুমের নামে বিল আসবে অসুবিধা নেই আমি রিসেপশনে বলে দিচ্ছি আপনার নম্বরটা লাগাই দেবে হ্যাঁ ও বিল আমার দেওয়ার লাগবো হ্যাঁ থাক তাহলে আর ফোন করলাম না এমন কিপটা প্রোডাকশন আমি জীবনে দেখি নাই সি বস একটা হোটেলের মধ্যে একটা বসা রাখছে হাত পা একবার জমে গেল আন্টি আপনি বরং শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়ে নেন একটু পরে কিন্তু পুরো টিম লোকেশন দেখতে যাবে আমি অবশ্য যাচ্ছি না একটু রেস্ট নেবো লোকেশনটা আমি গতবার আইসে দেখে গেছি এই জায়গাটায় তোমাকে দুই জনের যে উনিশ নম্বর দৃশ্যটা আছে ওই দৃশ্যটা এই জায়গাটায় করবো বুঝছো তো তুমি কি করবা তুমি এই জায়গাটায় আসছো ফ্লাং ফ্রেমে তোমার ধরা আছে এই জায়গাটায় আসতো আইসে দাঁড়াবা দাঁড়ায় কিছুক্ষণ ভাববা ভাববা আজকে তুমি এখান থেকে ফাল দেবা মানে তুমি ফাল দেবা আত্মহত্যা করে আর দূর দিয়ে তোমার রঞ্জু দেখবে দেখে এসে দৌড়ে আইসে তোমার জাপটায় দেবে দরকারটা কি টান দিলেই তো হলো আর কি কর নাট্যকার তো আর তাছাড়াও এই জায়গায় গাপটায় ধরাটা ডিমান্ড করতে কারণ হলো কি তোমার লাগে যে রঞ্জুর মন বাজাবাজি আছে হেলেকে তুমি আত্মহত্যা করতে আইছো আচ্ছা এই কাল রাতে কি রঞ্জু আর টিয়ার ঝগড়াঝাটি হয়েছে নাকি আশ্চর্য ঝগড়া হতে যাবে কেন আরে তাহলে ও আত্মহত্যা করবে কেন এইটার মানে এটা কি দেখো ভাই বিদেশে শুটিং আসছো না না না আপনি না বুঝে কথা বলবেন না তো এটা স্ক্রিপ্টে আছে হ্যাঁ আপনি বুঝতেছেন না এটা নাটকের লেখছে এটা স্ক্রিপ্টের মধ্যে আছে অগমধ্যে বাজা বাজি হবে আপনি কি করেন বুঝছেন এই এই কথাটা কইয়া দিলেন শুধু শুধু দিলেন তোর মনটা বিগড়ে আমার কি দোষ তোমাদের তোমাদের এই বিষয়টা তো সবাই জানে কে না জানে প্লিজ বড় ভাই ওনাকে একটু বোঝান আমি এমনিতে একটু ঝামেলায় আছি আরে আমি তো বুঝছি তুমি বুঝছো তো আমি বুঝছি আপনি ওনাকে একটু বোঝান যা এই যে সত্যি কথা বললেই আমার দোষ হয়ে গেল আচ্ছা ফারুক ভাই আপনি বলেন ওদের এই বিষয়টা কে না জানে ভাবখান এমন যে ওনাদের এটা কেই জানে শোনেন ফারুক ভাই আপনাকে এখনো সময় আছে বলে দিচ্ছি ওদের সব দৃশ্য কিন্তু আপনি শ্যুট করতে পারবেন না হ্যাঁ, হ্যাঁ ওই যে আপনি টিয়াকে বরং মাসুদের সঙ্গে দিন এই কইলেন আপনি একখান কথা আচ্ছা নাটক কি আপনি লেখছেন নাকি ওই হেইবাটা লেখছেন হ্যাঁ মানে আপনি কি এই নাটকের ডাইরেক্টর না আমি আপনি কন ফারুক ভাই আপনি কি আশ আসল জিনিসটাই তো আমি মানে বুঝতে পারছি না ফাইন্যান্স তো আমি করছি না খরচ আমি করছি হ্যাঁ। আমার কি কোনো না না ঠিক আছে ঠিক আছে আমি বুঝছি আমি এতক্ষণে বুঝছি না আমি বলতে চাচ্ছি যে আপনি ওদের বিষয়টা বোঝার চেষ্টা করেন আচ্ছা বুঝছি তো বুঝাবো আপনি আপনি আপনি চুপ থাকেন ইয়া তোমার এভাবে চলে আসাটা ঠিক হয়নি আমি কি করব না করব সেটা আমার ব্যাপার কিন্তু সবাই তো তোমার সাথে আমাকে মেলাচ্ছে দেখো তুই যা হয়েছে হয়েছে ওসব ভুলে যাই আমরা প্লিজ তোমার যা ইচ্ছে তাই করো না আমাকে তোমার সাথে মেলাচ্ছ কেন তুমি এইভাবে রেগে থাকলে আমার তো কষ্ট হয় কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ রঞ্জু সবসময় নাটক ভালো লাগে না না তিয়া নাটক সত্যি বলছি এই যে তোমাকে ছুঁয়ে বলছি খবরদার খবরদার বলছে ছুঁবে না আগে কিন্তু তুমি আমাকে সবসময় তোমার মাথা ছুঁয়ে প্রমিস করাতে আগে কি হয়েছে না হয়েছে সেটা তুলে তো এখন লাভ নেই তাই বলে আমরা এমনি থাকবো কে যাচ্ছে আমি তো চাচ্ছি না দিয়া আমি এই প্রোডাকশনে এসেছি শুধুমাত্র তোমার সাথে আমার ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে দু মাস আগে দেওয়া শিডিউল আমি ক্যান্সেল করে এই প্রোডাকশনে এসেছি তুমি কি করেছো না করেছো সেটা তোমার ব্যাপার আমি এসব ইন্টারেস্টেড নই কিন্তু তোমাকেই তো শুনতে হবে নো ওয়ে যাদের শোনানোর আগে তাদের শোনাও গিয়ে এখন তো শোনানোর মানুষের অভাব নেই কেন তুমি খালি খালি আমাকে দিয়া প্লিজ তুমি যা শুনেছো সব ভুল শুনেছো তাহলে তুমি আমাকে কোন সত্য স্টোরিটা শোনাতে চাচ্ছ শোনো তোমার আগের কথা আমি অনেক বিশ্বাস করেছি আর সেটা আমি অনেক বড় ভুল করেছিলাম আমি এখন আর কোনো ভুল করতে চাই না তিয়া তিয়া দেখো অনেকেই চায় না তোমার সাথে আমার সম্পর্ক টিকে থাকুক তারাই এসব গল্প বানিয়ে তোমার কানে দিয়েছে তাহলে তোমার আর রীতা লন্ডন স্টোরিটা কি ভুল ছিল একজনের কাছে নয় আমি চারজনের কাছে এই গল্পটা শুনেছি তাহলে কি চারজনই যৌথভাবে কাহিনীটা বানিয়ে বলেছে তে তুমি যেসব শুনেছো সব মিথ্যে যারা বলেছে তারা কি আমাকে আর রিতাকে ওই অবস্থায় দেখেছে তুমি যা করেছো তা কি লোকচক্ষুর সামনে করা যায় কোনোদিন তিয়া আমি তোমাকে বলেছি যা শুনেছো তা শুধুই শুনবে কেউ চাক্ষুষ প্রমাণ দিতে পারবে না আর যাদের কাছ থেকে শুনেছো তারা হয় আমাকে নাহলে তোমাকে পছন্দ করে তাই হিংসা এসব বানিয়েছে আচ্ছা তাহলে শুটিং শেষে সবাই যখন দেশে ফিরে আসলো তুমি আর রিতা লন্ডনে থেকে গিয়েছিলে কেন হ্যাঁ টেবিলের দুদিকে দুজনে বসে মাঝখানে চায়ের কাপ রেখে খাবার জন্য নাকি আরে লন্ডনে আমার একটু জরুরি কিন্তু রিতা যে থেকে যাবে তা তো আমি ভাবিনি ওর সাথে তো আমার দেখাই হয়নি শুধু একদিন রাস্তায় দেশ ফারুক ভাই হ্যাঁ বলেন আরে সে কখন থেকে বসে আছি কাউকে তো দেখছি না ওরা কোথায় আছে ওরা পাশে ধারেই আছে আরে পাশে ধারে থাকলেই কি চলবে আমরা বিদেশে আসছি শুটিং এ টিম ওয়ার্ক একটা এই টিম ওয়ার্কের স্পিড যদি না থাকে তাহলে আপনি কাজ করবেন কিভাবে আর ক্যামেরা আসলে তো কাল থেকে কাজ শুরু করতে হবে তাই না আচ্ছা ক্যামেরার কি অবস্থা আসে যাবে আসে যাবে আজকে আসে যাবে ও একটা ফোন করুন না করছি তো এখনও তো কয়েকবার চেষ্টা করলাম কিন্তু নেটওয়ার্ক ফেল পাইতেছে করছেন তো ঠিক আছে আচ্ছা রঞ্জুকে দেখছি না রঞ্জু কই আছে এই পাশে ধারেই আছে আরে পাশে ধারে থাকলেই কি চলবে নাকি আমরা বিদেশে আসছি শুটিং এ এখানে একটা টিমওয়ার্কের ব্যাপার আছে না টিম ওয়ার্কের স্পিড না থাকলে কাজ করবেন কিভাবে আর ক্যামেরা আসলে তো কাল থেকে শুটিং শুরু হবে তাই না জি আচ্ছা ক্যামেরার কি অবস্থা আসে যাবে আসে যাবে আজকেই আসে যাবে একটা ফোন করুন না ফোন তো করছি কালকেও করছি আজকেও করছি একটু আগেও করলাম কিন্তু এখন নেটওয়ার্ক ফেল পাইতেছে ও আচ্ছা আচ্ছা ইয়েকে দেখছি না তো রঞ্জুকে রঞ্জু কোথায় কে দেখেন না কে ওই যে ওই যে দেখেন না আর মান ভাঙাইতেছে উফ এদের যে কি হবে না এমনিতে আমি ক্যামেরার দুশ্চিন্তা পাচ্ছি না আরে আপনি ক্যামেরা নিয়ে দুশ্চিন্তা করতেছেন কেন কইলাম না আপনি রে মিজানের লগে মোর কালকে রাত্রে কথা হইছে আইসে পড়বে ক্যামেরা ফারুক ভাই আমি কি শুধু ক্যামেরার দুশ্চিন্তায় আছি আমি তো আছি এদেরও দুশ্চিন্তায় আর হ্যাঁ, ঠিক কথাই কইছে অগ যখন কাস্ট করি তখন ওরা আছে রে আসলে আর জোড়া গিরিবাস পায় আর এখন দেখেন হ্যাঁ, মনে হয় একজন তিতির আর একজন সংকোচিত একজন এই মুহে একজন ওই মুহে আচ্ছা আচ্ছা আচ্ছা কি নতুন গল্প মানে আমাকে বলুন না প্লিজ দেখুন আমাকে কিন্তু একটু ডিটেলস বলতে হবে একেবারে দাড়ি কমা সহ বলবেন আচ্ছা, আপনি শুনতে চান এগুলো শোনার জন্যই তো আমি প্রডিউসার হয়েছি বুঝতে পারছেন না এই যে লোকের মুখে শুনে বা পত্রিকায় পড়ে আমি কিন্তু অতটা ইন্টারেস্ট পাই না আমি একেবারে প্র্যাকটিক্যালি সামনাসামনি নায়ক নায়িকার রগ রগ স্টোরি দেখার জন্য আর জানার জন্যই কিন্তু প্রডিউসার হয়েছে বলুন বলুন আচ্ছা। আমাকে ডিটেলস বলবেন একেবারে দাড়ি কমা সহ আচ্ছা, আচ্ছা শোনেন ঘটনা হলো কি মানে পোলাটা পোলাটা মিডিয়ায় আগে আইলো আচ্ছা তারপরে আইলো মাইয়েটা আইয়ে দুজনে এক লগে নাটক করা শুরু করলো করতে করতে করতে করতে একদিন মোহন খানের এক নাটকে চান্স পাইল <laughs> তো মোহনকান্তাকে লয়ে গেল কক্সবাজার সমুদ্রের পাড়ে সমুদ্রে যাইয়া ওই সমুদ্রের পানিতে নাচানাচি করতে করতে করতে একদম জড়াই গেল একদম আরেকজন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর ঠিক পোলাটা কয় আমার নিলে মাইয়াটা রেনে ফেলে নিতে হবে এই করতে করতে তার দুজন দুটি বাইন্দে ফেলে যায় প্যাঁচটা কই লাগছে জানে বলেন তো প্যাঁচটা লাগছে পোলাটা যখন লন্ডন গেল এক নাটক করতে খেল লগে গেল নায়িকা কি জানি নাম নায়িকা রিতা রিতা রিতা রিতা রিতার লাগে যখন ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডে যাইয়া আরেকটা প্যাচ বাজবে একেবারে নাটকের স্টোরি রগ রগে গাইনি বুঝছেন না বুঝছেন তো জেনি তোমার মাসে মোবাইলের বিল কত আসে একদমই বেশি আসে না বেশি আসে না মানে সারাক্ষণ তো দেখি তোমার মোবাইলে কথাই বলে যাচ্ছে আমি তো ফোন করি না ফোন আসে আমার ফ্যান্সরা ফোন করে হ্যাঁ। তোমার নাটক কয়টা অনেক হয়েছে খুবই ছিল দশটা তাই তোমার এত ফ্যান্স আর আমি এ পর্যন্ত দেড়শোটা নাটক করছি তারপরেও লোকজন আমার নামটা পর্যন্ত জানে রাস্তায় দেখা হলে বলে দেখ দেখ ওই ছেলেটা নাটক করে না আচ্ছা হয়েছে ছাড়ো তো এইসব দেখে আমাদের কি লাভ দ্যাটস অল চলো আমরা একটু শহরের মধ্যে ঘুরে আসি শহরে হ্যাঁ মানে কেন মানে আমি আমি বলতে চাচ্ছি যদি কোনো শপিং মলে যেতে পারি তাহলে ওয়েল কিন্তু কোন শপিং মলে যাবে কি আছে আচ্ছা, আমার খুব পার্সোনাল কিছু জিনিস কেনা আছে তোমাকে বলা না বাট তুমি আমার সাথে যাবে প্লিজ চলো চলো চলো না না তাহলে ফারুক ভাইকে বলে ওয়েল তুমি যে বলো আমার ভাল লাগে না সব তুমি যে বলবে আমরা এক ঘন্টার মধ্যে ভেতরে যেতে পারবে না যাবো আচ্ছা ঠিক আছে তোমার আমি হ্যাঁ। বলে আসছি আমি একটু ঘুমিয়ে গেছিলাম তা আন্টি আপনার কোনো অসুবিধা হয়নি তো কোনো কিছুর না না না কোনো অসুবিধা নেই তোমরা চলে গেলে আর এদিকে আমি হোটেলে একা একা কিন্তু আপনাকে তো আমরা বলেছিলাম আমাদের সঙ্গে আপনি তো যেতে চাইলেন এই হাঁটাহাঁটি আমার একদম ভালো লাগে না আর লোকের সাথে আমি কি করবো বলো আন্টি এত প্লেট এখানে ও বললাম না আমি হোটেলে একা একা ছিলাম তাই এখানে অর্ডার দিয়ে খেয়েছি আমার তো করার কিছুই ছিল না জি না মানে বলছিলাম যে এত সব খাবার আপনি হ্যাঁ, বললাম না আমার তো করার কিছুই ছিল না তাই তো অর্ডার দিয়ে খেলাম অবশ্য বিল তো দিয়ে দিয়েছি ও দিয়ে দিয়েছেন ঠিক আছে না আবার ওই সাইন করে দিয়েছি জি সাইন করে দিয়েছি ওকে আন্টি আপনি রেস্ট হ্যাঁ, নিন হ্যাঁ আমি যাই আচ্ছা যাই হ্যাঁ সরি সরি মানে বুঝে নাও দেখো ব্যাপারটা কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিচ্ছি এখানে আসার পর থেকে যা কিছু ঘটেছে কোনোটাই ভালো হয়নি এখন থেকে যা কিছু ঘটবে অ্যাটলিস্ট আমার জন্য ভালো হবে তোমার কি ধারণা তোমাকে দেখে আমি ভয় পেয়ে চিৎকার করব চিৎকার করো আমি বাধা দেবো না দরজা খোলো বের হয়ে যাও বেরিয়ে যাওয়ার জন্য তো আমি আসিনি রঞ্জু টিয়া আমি তোমার ধমককে ভয় পাই না দেখো পুরো ইউনিট এখনো হোটেলে এইভাবে দেখলে আমি চাই তারা দেখুক তোমার মতো একটা বাজে মানুষ এই ধরনের কথা বলতে পারে <laughs> বাজে হওয়ার একটা সুবিধা আছে আর আমি এটাই বলতে যাচ্ছি তোমাকে আমি দরজা খুলে বের হয়ে যেতে বলছি রঞ্জু আদর করে বলো শুনবো আগে যেমন শুনেছি আগের কোনো কথাই আমি এখন আর মনে করতে চাচ্ছি না আর আগে সমস্ত কিছুই আমার বারবার মনে পড়ছে রঞ্জু তুমি রুম থেকে যাবে না যাব না কেন যাব ইচ্ছে হলে তুমি আমাকে মেরে বের করে দাও আমি নিজে থেকে তোমার রুম থেকে বেরিয়ে যাব না কি পেয়েছো তুমি আমাকে কত করে বোঝানোর চেষ্টা করলাম আমার কোনো দোষ নেই সবকিছু লোকজনের শোনো আমি এখন আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি তোমাকে বলছি তুমি এক্ষুনি দরজা খুলে বের হয়ে যাও ঠিক আছে তুমি আমার সমস্ত কথা শুনো আমি তোমার সব কথা শুনবো কোনো কথা নয় আমি তোমাকে বলছি তুমি এক্ষুনি বের হয়ে যাও আমি মানুষজনের সামনে আর ছোট হতে চাই না না এখন দরজা খুলো না এই অবস্থায় দেখলে না খুললে আরো খারাপ দেখাবে হ্যাঁ? কিছু মানে দুজন হ্যাঁ মানে মানে বলো না মানে হলো কি আরে হলো হলো করছো মানে হয়েছে কিভাবে রঞ্জু তাহলে কি তুমি জোর করে মানে আমাকে দেখতে দাও তো ঠিক মতো না সব তো ঠিকই আছে তাহলে এমনি এমনি একটু এদিকে এসো আমাকে দেখতে দাও মনোভাবে কি আজে বাজে বলছেন আমরা তো আসলে গল্প করছিলাম মানে রঞ্জু বলো হ্যাঁ ভাবি আমরা গল্প করছিলাম গল্প করছিলে তো কি গল্প করছিলে দরজা বন্ধ করে বলো না হ্যাঁ বলো না কি গল্প এই দরজা বন্ধ করে গল্প না খুব জুসি হয় তুমি আচ্ছা শুনো তোমাদের আমার একটা সিক্রেট বলি বুঝেছো এই যে পত্র পত্রিকাতে তোমাদের মানে নায়ক নায়িকাদের নিয়ে যে গসিপিংটা লেখা হয় না স্ক্যান্ডালিং হয় না ওগুলো আমার পড়ে মজা লাগে না আমি না সচক্ষে দেখা যায় আমি আজকে এই যে প্রডিউসার হয়েছি তোমাদের এই রক রক সব ব্যাপারগুলো আমি নিজের চোখে দেবো বলো না একটু ডিটেলসে বলবে যে তার এই কমা কোনো কিছু বাদ না যায় বুঝতে পেরেছো না হ্যাঁ মঞ্জু তোমার জন্য আচ্ছা, রকিব আমার কথা শুনতে পারতেছি তুই টু মিজানের সাথে যোগাযোগ করিয়া কিন্তু দেখ কি অবস্থা ক্যামেরাটা আইতেছে না কেন হ্যাঁ আচ্ছা তুই আমার জানা আচ্ছা রাখলাম কী ব্যাপার আন্টি শোনো এখানে তো কেউ নাই একটা কথা বলি কাল এসেছে আজকে দিদি আমি কি তোমরা পেমেন্ট পেমেন্ট আপনার মানে না মানে টিয়াকে টিয়াকে তো এখনো কোনো পেমেন্ট করা হয়নি ও আমি তো কাজটাই শুরু করতে পারতেছি না সেটা তো তোমাদের ব্যাপার হ্যাঁ? আর তাছাড়া বিদেশের মাটিতে পেমেন্ট ছাড়া কি চলে হ্যাঁ শোনো টিয়া কিন্তু আবার ওই খালি হাতে একদম চলতে পারে বুঝলাম কিন্তু টিয়া তো এতক্ষণ আমার সাথেই আসছিল ও তো একবারও পেমেন্টের কথা কইলো না আচ্ছা টিয়া কি কোনোদিন পেমেন্টের কথা মুখ থেকে কইছে কখনো কখন ও আচ্ছা ঠিক আছে দেখি ওই মোনা ম্যাডামের সাথে কথা কই আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি হ্যাঁ ব্যবস্থা করে দেবো হ্যাঁ? আজকে কথা করবো কিন্তু আচ্ছা করবো না মানে, আচ্ছা আচ্ছা কমু তো মোনা ম্যাডামের সাথে কথা কমু আচ্ছা যা আবার কেন ও হ্যালো রকিব হ্যাঁ পাইছো হ্যাঁ মিজানটা পাও না ও তাইলে মনে হয় এয়ারপোর্টে গেছে হ্যাঁ ফ্লাইটে উঠছে মনে হয় আই পড়বে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা খোদা হাফিজ ও তাহলে ক্যামেরা আসছে হ্যাঁ? একটা দুশ্চিন্তা গেল তাহলে হ্যাঁ কিন্তু ভাই দুশ্চিন্তা কিন্তু আরেকটা শুরু হয়েছে সেটা আবার ছি ছি আমার ইউনিটে এরকম একটা ঘটনা ঘটবে আমি কিন্তু জীবনও ভাবিনি আশ্চর্য আমি নিজে চোখে দেখেছি কি মানে কি দেখছেন আপনি কি কোন আরে টিয়া রঞ্জু দরজা বন্ধ না এসব কথা আমি আপনাকে বলতে পারবো না আপনি বুঝে নিন আরে আপনি বলেন কি সপনাশ আরে আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ। কি দেখেছি বুঝেছেন তো জি জি জি বুঝছি আরে বুঝে শুধু জি জি বললে হবে না আপনি কি বুঝেছেন সেটা আমাকে বলুন জি বুঝেছি মানে দুজন দরজা দরজা বন্ধ করে আচ্ছা ভালো কথা ওরা দুজন দরজা বন্ধ করে কথা কইতেছিল তা আপনি দেখেন কেমন আমি দরজা খুলে দেখেছি আরে আচ্ছা শুনেন ফারুক ভাই শুনেন এসব কথা যেন আবার কাউকে বলতে যেন না বুঝতে পারছেন না আমার ইউনিটে একটা হিন্দি বদনাম হয়ে যাবে এটা কিন্তু টপ সিক্রেট রাখতে হবে হ্যাঁ। আচ্ছা যিনি আসছে না কেন ওরা কোথায় না ওরা দুইজন তো ওই যে জিনিয়ার মাসুদ ওরা হ্যাঁ। ওই মার্কেটে গেছে আইপটে ওরা যে কি না কাজের সময় কাউকে আমি চোখের সামনে পাই না কাজ শুরু করতে পারলাম না কাজের সময় আচ্ছা ঠিক আছে আমি দেখছি ভাবি আরে মাসুদ তুমি এখানে এতক্ষণ কোথায় ছিলে মার্কেটে গিয়েছিলাম আপনি কি জিনিকে দেখেছেন আরে রাখো তোমার জিনি এদিকে তো বিশাল একটা ঘটনা ঘটে গেছে কি কি ঘটনা ঘটেছে কি ঘটেনি তাই বলো টিয়া রঞ্জুকে আমি একটা বন্ধ দরজার রুমে একবার হাতে নাতে না না তুমি ছেলে মানুষ অতটা ডিটেলস বলা যাবে না তুমি বুঝে নাও <laughs> বলেন না ভাবি প্লিজ কি ঘটেছে বলেন না আরে তোমাকে বলেছি বুঝে নিতে বুঝে নিয়েছো তো হ্যাঁ, বুঝে নিয়েছি কিন্তু একটু আপনি বলেন তার আগে তুমি বলো তুমি কি বুঝেছো আমাকে বুঝো বুঝো হ্যাঁ বন্ধ দরজার রুমে একেবারে হাতের মাথা আচ্ছা মাসুদ শুনো এই কথাটা কিন্তু তুমি কাউকে বলো না যেন বুঝো না আমার ইউনিটে একটা বদনাম হয়ে যাবে না এটা কিন্তু টপ সিক্রেট আচ্ছা ইয়ে যিনি কোথায় জিনি কোথায় মাই গুডনেস টিয়া রঞ্জু মিলে গেছে তাহলে তো আমার সর্বনাশ No, no, no. মা তুমি সারাদিন কোথায় কোথায় ঘুরো একটু রুমে থাকলেই তো হয় তাতে তোমার একটু রেস্ট হয় তাই না সারাদিন শুয়ে বসে কত থাকা যায় কম ওই তোদের ওই পরিষ্কারটা না আমার বেশি সুবিধা মনে হইতেছে না কেন তোমাকে কিছু বলেছে না কিছু কর নাই তবে আমার মনে হইতেছে কি জানো টাকা পয়সাটা না আগে ভাগে নিয়ে নেই মা এখন পর্যন্ত শুটিংই হলো না শুটিং হয় না তো কি হয়েছে সেটাকে আমাদের দোষ নাকি হ্যাঁ আর আমাদের আমাদের দিন নষ্ট হইতেছে না আশ্চর্য শোন আগের থেকেই টাকা পয়সা কোনো একটা বাহানা দিয়ে নিয়ে নেয় পরে দেখা যাইব কি জানোস শুটিং হয় নাই দেখে আর টাকা পয়সা দিতেছে না এদের আমার খুব ভালো জানাস মা শোনো তুমি আবার নিজ থেকে আবার টাকা চাইতে যেও না আরে আমি কোনোদিন চাইছি নাকি কোনোদিন চাইছি আমি ক হ্যালো ও ফারুক ভাই জিনি না ও তো আমাদের রুমে নেই কি বললেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মার্কেট থেকে হোটেলে ফেরেই নি কি বলছেন এইসব ফারুক ভাই আর হচ্ছেটা কি এসব আচ্ছা আচ্ছা ঠিক আছে মা জিনিকে নাকি পাওয়াই যাচ্ছে না দেখ মার্কেট থেকে হোটেলেই ফিরে দেয় ওই ওই না ওই তুমি কল্লা নাকি হ্যাঁ ফারুক ভাই আমার কি দোষ আধা ঘন্টা মার্কেটে ঘুরলো কিছুই কিনলো না শুধু একটু পর পর মোবাইলে কথা বলে মোবাইলে কি বলছিল কি সব লজ্জা লজ্জা কথা হ্যাঁ দু চারটা বলো না শুনি বুঝি না অরুণ ভাই তারপরে বললো যে আমি একটু আসছি বলে একটা মেয়েদের গার্মেন্টসে ঢুকবে তারপর হওয়া আমি এত করে পুরো মার্কেটটা খুঁজলাম পেলাম ভাবলাম হোটেলে চলে এসেছে তাই আমি চলে এলাম এইভাবে একটা তরতাজা জামাইয়া হয়ে গেল হ্যাঁ? কই যাইতে পারে হেরা কইতে পারো আচ্ছা ও অবশ্য কাল বলছিল যে ওর নাকি কোনো এক কাজিন এখানে থাকে আচ্ছা ওই কাজিনের ঠিকানা বা ফোন নাম্বার এটা জানেন আপনি আশ্চর্য আমি জানবো কি করে তা আপনি জানেন নাকি কসুটা খুঁজবো কই আশ্চর্য আচ্ছা এমনও তো হতে পারে ও এখনো শপিংই করছে না না ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না বলো কি আইসক্রিম খাবে তো আমার কাছে পঞ্চাশ ভাত নিল আর এইসব কত পরে হইব না কেটা পঞ্চাশ টাকা নিলে কেটা আইসক্রিম খাইলে এটা পরে হইবে আমরা অনেক কই খুঁজে পাবো সেটা চিন্তা করো ফারুক ভাই হ্যাঁ বলেন এই প্রথম থেকেই কিন্তু আমি মেয়েটিকে আনতে চাইনি আপনি জোর করে ওকে কাজ করলেন আচ্ছা বলুন তো আপনি এই মেয়েটার মধ্যে কি দেখেছিলেন কিছুই দেখি নাই কিছুই দেখেননি দেখ মুখ কেমনে সুযোগ পাইছি দেখার অরেলিয়া তো এই প্রথম কাম করতেছি ওই যে আসছে এই যে আনলে সবাই একসাথে তোমার জন্য আমার জন্য ও হ্যাঁ সরি আমার দেরি হয়ে আশ্চর্য মাসুদ ভাই এটা কোনো কথা হলো আপনি আমাকে রেখে চলে এসেছেন আমি তো আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে না আপনি আমার কাজিনকে ফোন করলাম ও না হলে আমি আসতেই পারতাম না বা আমি পরিচয় করে দিই আমার কাজিন তারেক উনি হচ্ছেন ফারুক ভাই আমাদের ডিরেক্টর <laughs> উনি হচ্ছেন বোনা ভাবি আর ওকে ওকে তো চেনই আপনি এখানেই থাকেন আমার বাসা ঢাকায় কি বললে জেনি কালি না তুমি বললে যে তোমার কাজিন এখানেই থাকে <laughs> ওর অরিজিনাল বাসা তো ঢাকাতেই কিন্তু থাকে এখানেই ও তাই বলো আপনি কি করেন এখানেও চার বছর ধরে আছে আইটি বিজনেস করে হ্যাঁ চার বছর দু মাস ও তাইলে তো বিগ শট তুমি তো আমাকে দুশ্চিন্তে ফেলাই দিছিলা <laughs> ফারুক ভাই আমাদের শুটিংয়ের খবর কি মানে ক্যামেরা খোঁজ নিয়েছেন মিজান ভাই এসেছে আচ্ছা খবর খবর খবর লো মনে এই মাই মাইর শৈলীর উপর একটু কথা কয় মনে ভাবি আমাদের একটু ফ্যামিলি ম্যাটার ডিসকাস করার আছে আমরা কি অপাশে পোস্টারে গিয়ে একটু বসতে পারি ও ঠিক আছে চলো তারিক বাই ফোন বাজছে কেটে ফোন করছে হ্যালো হ্যাঁ ah. ah. হ্যাঁ আরে ভাই যে কি বিপদের মধ্যে আছে এটা আপনার বোঝে করতে পারবো না হ্যাঁ, আপনি তো খালি গাড়ি নিয়ে ঘুরতেই আছেন আর ক্যামেরা আইবে কখন কাইবে তো এটা জানি না হ্যাঁ আচ্ছা রাখলাম হ্যাঁ আচ্ছা খোদা হাফেজ হ্যাঁ, ফারুক ভাই হ্যাঁ, বলেন আপনি কি ওই যে গরম মশলা পত্রিকার লুকুচুরি মিয়ার নাম্বারটা জানেন ফোন নাম্বার হ্যাঁ, হ্যাঁ জানবো না প্লিজ দিন না একটু নাম্বার দিয়ে আপনি কি করবেন আরে আমি কি করবো সেটা আপনাকে পরে বলবো আপনি এখন নাম্বারটা দিন প্লিজ আচ্ছা জিরো ওয়ান সেভেন ওয়ান ওকে থ্যাংক ইউ হ্যালো লুকুচুরি মিয়া আমি মোনা ভাবি হ্যাঁ চিনি প্রোডাকশনে মোনা ভাবি কেমন আছো ভালো তো ও ব্যাংককের খবর জানতে চাচ্ছ না না না না এখন বলা যাবে না তবে হ্যাঁ এবার আমি আসার সময় এমন গরম খবর তোমাদের জন্য নিয়ে আসবো যে তোমাদের পত্রিকা এবার আগুন জ্বলবে সবসময় বলো না যে মোনা ভাবি গরম খবর দিন গরম খবর দিন এবার আমি সত্যি সত্যি গরম খবর নিয়ে আসবো না না এখন বলা যাবে না আমি এসেই তোমাদের বলবো রঞ্জু আর তিয়াকে আমি হোটেল রুমে দরজা লক অবস্থায় কি দেখেছি ছি ছি ফিল্মকেও হার মানিয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এসে বলবো শুনুন এটা কিন্তু আমি এসেই বলবো আপনি কিন্তু একটা কাউকে বলবেন না টপ সিক্রেট আচ্ছা আমি রাখছি আমার বিল উঠছে হ্যাঁ টাটা রঞ্জু কই এই রঞ্জু Lo deve posso ricapire. Sì. তুমি এখানে বসে আছো এনিওয়ে আমি তোমাকে খুঁজছিলাম কেন ভাবে খুঁজছিলাম শোনো তোমাকে একটা সিক্রেট নিউজ দিই বুঝলে কালকে ঢাকার নিউজ পেপারে কোনো মন্ত্রীর প্রেম দুদকের নোটিশ দ্রব্যমূল্য বৃদ্ধি সাইক্লোন এসব কোনো নিউজই আসবে না তাহলে তাহলে কি আসবে বলুন কি আসবে হট নিউজ হট নিউজ কি শুনো কালকে নিউজ পেপার আসবে হ্যাঁ। ব্যাংককের লোকেশনে একটি হোটেল কক্ষে দরজা লক করে তিয়া এবং রঞ্জু দুজনে মিলে কি করছিল বলেন কি ভাবি সর্বনাশ হ্যাঁ কি দারুণ নিউজ না কিন্তু এই খবর ওদের কে দিল আমি দিয়েছি কাউকে বলো না যেন হুম এটাই হয়েছে আমি নিজ কানে শুনেছি আরে কি কইতেছো তুমি মনোভাবী মনোভাবী এরকম কথা কইতে পারে দেখেন তো এমনিতেই মিডিয়াতে আমাদের নিয়ে কত ধরনের কথাবার্তা হয় তার উপর যদি প্রোডাকশন থেকে এই ধরনের কথা ছাড়া ফারুক ভাই আমি কিন্তু ওই মহিলার কথা এখানে আসিনি হ্যাঁ। আপনাকে পছন্দ করে এই জন্যই এসেছি কি কইলা তুমি আমার পছন্দ করো আরে এই কথাটা তুমি আমার আগে কও নাই কে দেখো তুমি কইলে কইলে হয়তো দেরি হয়ে গেল আচ্ছা দেরি হইলে কোনো অসুবিধা নাই এই টিয়া চলো ওই আমরা দুজন মিলে একটু ঘুরে ফিরে আসি মানে এই কাজ ছাড়া এখানে বসে থাকতে ভালো লাগছে মানে বিদেশে আইসেও যদি এরকম হোটেলে বসে থাকি তাহলে কি মানে মানে আমরা দুইজন সৃজনশীল মানুষ তাহলে কি হয় আরে এত ছোট ব্যাপার তুমি সামাল দিতে পারো না তো আরে দিলাম তো দিলাম এত ঘাবড়ে গিয়েছিলে কেন বলো তো আমিও তো ভয় পেয়ে গেছিলাম আগে তো কখনো এরকম অবস্থায় পড়িনি তাই মিলি তোমার সাথে ঢাকায় তো আমার এমন কথা ছিল না আরে তোমার হোটেলে আমার আসার কথা ছিল না কথা ছিল তুমি আমার হোটেলে ওকে তারেক why don't you understand I couldn't manage না আমি ম্যানেজ করতে পারছি না এখন সব কিছু তাহলে এসব করার কোনো অর্থ হয়নি রাগ করছো কেন একটু দুধ ঝরানো হয় দেখো ঠিক আমি সব ম্যানেজ করে ফেলবো ম্যানেজ হয়ে যাবে সব ম্যানেজ হয়ে যাবে আর আমি সেই আশা বসে থাকি এই জেনে হ্যাঁ, হ্যাঁ কি ঘটেছে এই হোটেলে তুমি জানো বুঝছে এখন বলাটা ঠিক হবে না বেটার আমি তোমাকে পরে বলবো জেনে আমি তাহলে যাই সন্ধ্যের হোটেলে হোটেল কেন তুমি না বললে তোমার বাসা আজকে তুমি নিজ হাতে রান্না করে খাওয়াবে আমার বাসায় নিজ হাতে রান্না করে ও হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ভাবছি আমার হাতে রান্না তুমি খেতে পারবে কি ওটা তোমার ভাবতে হবে আচ্ছা, তাহলে আজকে আপনার ঘরে দেশি রান্না হবে জানেন বিদেশে এসে না দেশি খাবার খেতে আমার একদম ইচ্ছে করে হ্যাঁ আমারও না আমারও একদম ভালো লাগে না হুম দাওয়াত দিলেই কিন্তু আমি চলে আসবো আপনার বাসার ঠিকানাটা কি ঠিকানা হ্যাঁ আপনার বাসার ঠিকানা ঠিকানা আমার আমার বাসার ঠিকানা হ্যাঁ, না হচ্ছে কি আমার মনে হয় তারেকের সাথে কাজ নেই তাই না তার হ্যাঁ। আর অনেক সময় নিজের বাসার ঠিকানা <laughs> থাকে না বল কোনো অসুবিধা নেই আমি মাসুদ ভাইকে নিয়ে যাবো এখন তুমি তাহলে চলে যাও আমি পরে ওকে নিয়ে আসবো আমি আচ্ছা। একটু বেরবো তো যাই না ওকে বাই বাই আমাকে নিয়ে কোথায় যাবে একটা নন রোমান্টিক মানুষ হলে romantic banana diet to the now. Really? <laughs> um, from the years. How would market it? Well, it took years to market it from this. Okay, keep that's cool. Ah. এক একটু ধারে কাছে এসে বসো আর একটু পাশে এসে বসো না তিয়া জি ঠিক আছে বসেছি আরে কি ঠিক আছে হ্যাঁ, শোনো আজকাল আমার বড্ড একা একা লাগে বুঝছো বড় একা একা লাগে কেন লাগে হ্যাঁ কই করো তুমি পাশে নেই বলে শোনো আজকাল আমার দ্বারে কাছে অনেকেই ভেটতে চায় আসতে চায় হ্যাঁ ক্যান করতে পারো ইউনো আই এম এ হিট ডাইরেক্টর হ্যাঁ সেই জন্য কিন্তু আমি চাই আমি চাই মানে আমি কি চাই সেটা বুঝতে পারছো তো না গুড ভেরি গুড আরে আমি তো এইরকম চাই একটা ডিফারেন্ট কিছু আমি তোমার মতোই কাউকে চাই বুঝতে পারছো তো জি আমার মতো হ্যাঁ, আচ্ছা। আমার না ইদানিং খুব একা একা লাগে বড্ড একা একা লাগে আমার আসলে আরো আগে ইউসিতে ছিল ইউসিতে ছিল বুঝতে পারো ভাই কি আটা করা উচিত ফারুক ভাই আপনি এর আগে একবার বিয়ে করেছেন করছিলাম হ্যাঁ একটা বিয়ে করছিলাম কিন্তু হ্যাঁ তো টেকে নাই খালি যাওয়ার আগে একটু অভিজ্ঞতা দিয়ে গেছে ছোট্ট একটু অভিজ্ঞতা দিয়ে গেছে ওই অভিজ্ঞতার কথা তুমি মনে না রাখলেও পারো আছি বাচ্চা যে আমাদেরকে প্রোডাকশন চোখে চোখে রাখতে হবে আমাদের থাকতে হবে প্রোডাকশনের দৃষ্টি সীমানায় আসলে হয়েছে কি যে ধরো বাংলাদেশে আমরা যারা এই ইলেকট্রনিক মিডিয়ামে কাজ করি তারা তো একসাথে প্রোডাকশনের সাথে যায় ও হ্যাঁ। ও মাসুদ ভাই ডোন্ট বি সলি রাখো তো তোমার নীতি কথা এসব আমার শুনতে ভালো লাগে না আজ আমরা দুজন ডিসকোতে যাব রাইট আমরা দুজন হ্যাঁ আমরা দুজন কেন তুমি চাও না আমি তোমার সাথে যাই হ্যাঁ সব চাওয়া কি আর পূরণ হয় কত কিছু তো চাই এমন কথা বলো না তো আমরা দুজন আজ ডিসকোতে যাব ওকে পারমিশনটা নেবে তুমি আমি হ্যাঁ তুমি শোনো আগেই বলে রাখি তুমি তো ঠকবে না কিন্তু তোমার যে কাজিনের বাসায় ডিনার করতে যাওয়ার কথা কাজিনের বাসায় ডিনার ও হ্যাঁ অল ম্যানেজ ইট ডোন্ট প্রবলেম আচ্ছা তোমার ওই যে কাজিন তারেক না কি যেন নাম বললে তোমার কেমন কাজিন কাজিন মানে কাজিন তুমি এসব নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ মাসুদ ভাই হুম কিন্তু তোমাদের দুজনের মধ্যে মানে চোখে চোখে কি যেন একটা খেয়াল করছে রিয়েলি তাকাও তো আমার দিকে বলো কি দেখছো আমার চোখে কি চাই কাকে চাই ওরে বাপরে আমার পক্ষে সম্ভব শোনো মানুষ যদি মানুষের চোখের দিকে তাকিয়ে সব কিছু বলে ফেলতে পারতো তাহলে প্রত্যেকের জীবনটা অনেক ইজি হয়ে যেত সেই তাহলে আর লাভ কি বলো হুম দেখো স্বর্গ না মাই ওর সাথে দেখলে দুজনেই সাথে দেখলে কিন্তু খবর আছে আমি পালাই হ্যাঁ গুড বাই হ্যালো হ্যাঁ তারে এখন আমি ফ্রি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি চলে এসো আমরা আমাদের কাজগুলো গুছিয়ে ফেলি এখন ছুটি নেই আন্টি তুই কি ফিরেছে কোথা থেকে ও তো সেই কখন বাইরে গেল ওমা তাই নাকি আমি তো কিছুই জানি না আমি তো রুমের মধ্যে পড়ে পড়ে ঘুমাইতেছিলাম এখন একটু ভাবলাম যে যাই দোকানে গিয়ে একটু ঘুরে ফিরে আসি হ্যাঁ জান সামনে একটা ছোট শপিং মল আছে আচ্ছা ইয়ে রঞ্জু শোনো এই প্রডিউসার তো কোনো টাকা পয়সা দিল না আমাকে এদিকে তিয়াও তো রুমের মধ্যে নাই দোকানে গেলে টাকা পয়সা লাগে না বলো এখন কি যে করি তোমার কাছে কি কিছু টাকা হবে এই বেশি না একশো ডলার হলে চলবে ইয়ে এখানে তো আমার কেউ চিনে না দেশে হলে কত লোকজন কোনো অসুবিধা হতো না একশো ডলার হ্যাঁ থ্যাংক ইউ শোনো টিয়ারা কিন্তু কইও না হ্যাঁ না না কিন্তু আপনার এখন টিয়ার সাথে সাথে থাকা উচিত ওমা কেন বিদেশ বলে কথা আরে তিয়া কি অশিক্ষিত নাকি টিয়া স্মার্ট আচ্ছা এটা তো তার প্রথম বিদেশ না এর আগে কত দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কি কও তুমি না কও আচ্ছা আমি যাই হ্যাঁ জি আচ্ছা 啊，开会！哎，啊，你不能，哎，不报了，不报了。 বলছিলাম কি আমাদের কাজ তো এমনিতেও হচ্ছে না তাই সবাইকে এই হোটেলে আটকে না রেখে আমরা বরং আজকে রাতে ডিস্কোতে যাই আপনি ডিস্কোতে যেতে বলতেছি আপনার তাহলে তো কোনো অসুবিধা নেই ভেরি গুড আইডিয়া সরি হ্যাঁ আমি অবশ্য এবার আসার সময় ডিসিশন নিয়ে আসছি যে সবাই মিলে একদিন ডিস্কোতে যাব এমনি একটু সামান্য উঠিয়ে গেছি না হ্যাঁ, হ্যাঁ সামান্য হ্যাঁ সামান্য একটু মোটা হয়েছে নাকি কিন্তু ভারত ভাই আজকে কিন্তু আপনি আমার পার্টনার হবেন শীতকাল আমি uh, মানে প্রিয়া uh, আবার কি মনে করে কেটা জানে কিছু বলছেন না বলছিলাম যে রঞ্জু রঞ্জু কি রঞ্জু বলছিল কি করতেছিল রঞ্জু বলছিল যে আপনার লোকের ভিতরে কি কথাবার্তা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি রঞ্জু আজকে সরাসরি আমার সাথে কথা বলতে চেয়েছে আসলে কি এই যে শাহের জয় জিতু সাবু সবাই কিন্তু আমাকে ভাবে বলতে আসবে সিঙ্গাপুরে শাহের তো আমাকে ছাড়া শটই দিতে চাচ্ছিল না কত পারবে এই যে জন্য গুড নিউজ আছে গুড নিউজ কি আজকে আমরা সবাই মিলে ডিস্কোতে যাবো আজকে সবাই হ্যাঁ, মিলে হ্যাঁ।, হ্যাঁ কেন তুমি না বললে কে জানতো হঠাৎ করে শরীরটা এমন খারাপ করবে বলেন শরীর খারাপ মানে এক কি ডাক্তার দিবি ফারুক ভাই ওইসব আসলে কিছুই না হচ্ছে কি আমি আসলে সারাদিন রোদে ঘুরেছি তো দ্যাটস ওয়াই জিনি এত অ্যাক্টিং করো না তো তোমাকে দেখে মোটেই মনে হচ্ছে না যে তুমি অসুস্থ ওয়েল ভাবি তাহলে আমি বলি আসলে হয়েছে আমার কাজিনের ওখানে আমার দাওয়াত আছে ডিনার করতে হবে আই হ্যাভ টু গো রাইট হ্যাঁ ওর কাজিন ওকে ইনভাইট করেছে সাথে আমাকেও দিস ইজ দ্য পয়েন্ট বাঙালি ফুড খাবো আচ্ছা ঠিক আছে তাহলে ফারুক ভাই আমরা যাচ্ছি ওরা না যাক হ্যাঁ, আপনি একটু প্লিজ দেখেন না ক্যামেরার ব্যাপারে মিজার একটা ফোন করেন মিজার তো ফোন করছি আচ্ছা আবার করতেছি এখানে তো নেটওয়ার্ক নাই আমি যাই যাই করতেছি ঠিক আছে হয়ে যাবে দেখলে তোমাকে কীভাবে সেভ করলাম চল আমরা প্রথমে তোমার কাজিনের বসে যাই তারপরে ডিনার করি ডিনার করে আমরা ডিস্কোতে চলে যাবো হ্যাঁ um, মাসুদ ভাই বাঙালি ফুড খাওয়ার জন্য আমার একদম মাসুদ ভাই আসলে হয়েছে কি আমার মনে হয় যে তুমি আমার সাথে না যে ওদের সাথে বেটার করতে চলে যাও কেন সে তো আমাকে ইনভাইট করছে আমি কেন যাবো না আমিও যাবো না বিকজ আমি আমার প্ল্যানটা চেঞ্জ করছি সো বাই de mim নায়কেরাও সকাল সকাল উঠতে পারে না ভাবি রাতে ঘুম হয়নি কেন কেন ঘুম হয়নি কেন ও যিনি চিন্তায় দেখো তো মেয়েটা তোমাকেও জাগিয়ে রেখেছে মানে ও মা তুমি কিছু জানো না আরে যিনি জিনি তো রাতে ডিস্কো থেকে হোটেলে ফেরেনি বলেন কি হ্যাঁ দেখো তো কি সর্বনাশী কথা না আচ্ছা রঞ্জু শুনো তুমি যেন কাউকে কথা বলো না তাহলে বদনাম হয়ে যাবে না বুঝোই তো মিডিয়ার মানুষদের প্রতি মানুষের যে খারাপ ধারণা ভাবি আপনার সাথে আমার একটু বসা দরকার মানে আমার একটা নিজস্ব ব্যাপারে কথা বলা দরকার ও এখনই বলবে বললে ভালো হতো তাহলে তুমি একটু ওয়েট করো আমি ফারুক সাহেবের সাথে একটা কথা বলে আসবো হ্যাঁ জি আসছি জিনির রুম নাম্বারটা যেন কত জিনির রুম নাম্বার ও তো রুমে নেই রুমে নেই মানে? মানে কাল রাতেও তো রুমে ছিল না মানে বাইরে ছিল কি বলছো হ্যাঁ ও আপনার ছিল না না না তো আমার ওখানে তো ছিল না বলেন কি তাহলে গেল কোথায় কি ব্যাপার জেনে কোথায় ছিল কাল রাতে তুমি নাকি রুমে ছিলে না তারেক তোমাকে কে বলেছে এই কথা রঞ্জু ভাই তো বলল রঞ্জু ভাই তুমি কোথা থেকে শুনলে কেন প্রডিউসার মনোভাবি আমাকে বললেন যে তুমি নাকি ও মোনা ভাবি শি ইজ সাচ এ ক্রেটিভ পারসন তাহলে মোনা ভাবি বললেন কেন কি জাতা কথা ও তো আমার রুমেই ছিল সারা রাত আমরা গল্প করছিলাম আ তারে মানে আমার সাথে একটু এসো রোহিণী একটু থাকো কি আমি আসছি হ্যাঁ তুমি আমার কথায় আসছি আসো তাই একটু শোনো প্লিজ কথা আছে পিয়া চলে কিন্তু ব্যাপারটাকে এতক্ষণে ন্যাশনাল নিউজ বানিয়ে ফেলেছে সেজন্য অবশ্য তোমাদের অবদান একদম কম নয় ধুর ইউ নো মাসুদ ভাই আই ডোন্ট কেয়ার অল দিস ইউ নো রাইট তবে যদি তারেককে নিয়ে কোনো রিউমার হয় তাহলে আচ্ছা তারেক সাহেবের ঘটনাটা কি এই ভাই আপনি আসলে কে বলেন তো আমি তারেক তারেক আহমেদ আরে ভাই সে তো বুঝলাম যে আপনি তারেক আহমেদ কিন্তু আমার মনে হয় কি জানেন এর মধ্যে একটা ধাঁধা আছে দেখো মাসুদ ভাই যদি তোমার ধাঁধা মেলাতে হয় তাহলে তুমি নির্জনে কোথাও গিয়ে বসে রিসার্চ করতে পারো আমাদের দুজনকে একা ছেড়ে দাও না প্লিজ হুম সেটাই করতে হবে কিন্তু তারেক সাহেবকে বেশ হ্যান্ডসামই মনে হয় পটেনশিয়ালও আছে আমার ভাগ্য যে একটি কমপ্লিমেন্টস দিলেন ইউ আর ওয়েলকাম আই জিনি এবার একটু খুলে বলো না বাবা আসলে ঘটনাটা কি ওই আমরা আসলে রঞ্জু তোমার আর টিয়ার ব্যাপারটা কিন্তু আমার আগে জানা ছিল না তবে হ্যাঁ তোমার আর টিয়ার ব্যাপারটা কিন্তু আমি মিটিয়ে ফেলতে পারি তুমি শুধু আমার চিত্রনাট্য আর পরিচালনায় ছোট্ট ছোট্ট একটা দৃশ্য অ্যাপ্লাই করবে তারপর দেখবে সুসুর করে তোমার হাতে সেই পাওয়ারটা চলে আসবে আপনার চিত্রনাট্য আপনার পরিচালনা শোনো মেয়েদের পটানোর আলাদা কিছু তরিকা আছে বুঝলি মেয়ে পটানোর আলাদা তরিকা হ্যাঁ এমন এক তরিকা আমার হাজবেন্ড বারবার আমার উপর অ্যাপ্লাই করে আর আমি বারবারই পটে যাই বারবার পড়ে যান আমার হাজবেন্ড হলো বড় এক অভিনেতা অভিনেতা পার্সোনাল লাইফে আর অভিনয়টা করে শুধু আমার সাথে রঞ্জু তোমাকে আমি সেই তরিকাটা শিখিয়ে দেব আর ওটা তুমি ভালো মতো রিহার্সেল করে ওই দেওয়ার পর ছেড়ে দেবে ঝাড়বো হ্যাঁ ঝাড়বে শোনো তরিকাটা শুধু সংলাপের উপর নয় তো কিছুটা দেহজ সর্বনাশ সর্বনাশ নয় ওটাই প্রয়োজন আমি তো ওটাই পছন্দ করি শোনো মাঝে মাঝে ওই তরিকাটা পাবার লোভে আমি আমার সাহেবের সাথে মিছি মিছি রাগ করার বাহানা করি রঞ্জু মেয়েরা যে কি তুমি বুঝবে না দেবতারাই বুঝে না এইভাবে আর বসে কতদিন কাটাবো শুটিং টুটিং মনে আর হবে না ফারুক ভাই আমাদের যাওয়ার ব্যবস্থা করেন তো আচ্ছা তোমার কেটা বললো যে শুটিং টুটিং আর হবে না আমার তো মিজানের সাথে কালকেও কথা হয়েছে তাই সে কালকে আসতে চাইছিল ফ্লাইটের টিকিট পায় নাই সিট পায় নাই আজকে সে অবশ্যই সিট পাবে না কতক্ষণ তুমি আমাকে আর না করবে আমি আর তোমার কোনো না শুনবো না কিসের দোহাই দিয়ে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে যাচ্ছ না আমাকে কষ্ট দিও না আমি তো আর পারছি না না আমি কিন্তু না করছি আমি আর তোমার কোনো না শুনবো না কোনো না শুনবো না কারণ আমি জানি তোমার ভিতরে ইচ্ছে আমি যেন তোমাকে চাচ্ছি ঠিক তেমনিভাবে তুমি আমাকে চাচ্ছ প্লিজ প্লিজ তুমি আর আর রেগে থেকো আমি জানি তুমি রেগে আছো বলে না করছো দূরে সরিয়ে দিও না প্লিজ ওরা দরজায় দেখছে কে দেখছে দুনিয়ার এমন কোনো শক্তি নেই আমাকে বাধা দেবে আমি আমি আমি রঞ্জু দেখছি তো বললাম তো আমি আর কোনো বাধাই পাবো না দুনিয়ার কোনো কিছুই আর তোমাকে পাওয়া থেকে আমাকে ফেরাতে পারবে না রঞ্জু ওরা দরজায় দাঁড়িয়ে দেখছি আমি দরজা বন্ধ করে দিয়েছি তুমি কেমন দিচ্ছি বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ না রঞ্জু তুমি দরজা বন্ধ করো নি টিয়া জিনি দরজা দাঁড়িয়ে দেখছে হ্যাঁ? টিয়া জিনি এখন এখন কি হবে সর্বনাশ হয়ে গেল তো এখন এখন তো আমাদের যে স্ক্যান্ডাল হবে তুমি কি করি ও কি বলে গেল ও কি আর আমাকে স্ক্যান্ডাল Yeah. Oh না বলে না না তারপরে কি আরে আপনি আটতেছেন কে আমাকে রাখা গেল রাখা গেল মানে কেটে আমাদের ধরে রাখছে আরে কি বলবো আপনি তো কিছুই দর নাই কেন কর ঢাকায় গিয়ে দেখবেন সব পত্রিকায় শুধু আমার নাম আর সব মানুষের মুখে আমারই ভাই পর আপনি কি ঢাকায় গিয়ে অ্যারেস্ট হয়ে আমার স্ক্যান্ডাল স্ক্যান্ডাল গেছে একা স্কেডিউল কেমন আপনাদের সব সুপারস্টাররা গেল এখন শুধু সবার মুখে মুখে গেল আপনার স্ক্যান্ডাল খাইতে হবে আমার লোকে কোনো স্ক্যান্ডাল হবে না তো আরে না আচ্ছা। রঞ্জু রঞ্জু রঞ্জু রঞ্জু লোকে স্ক্যান্ডাল কি হয়েছে কি আমার বুঝেই অন্ত আচ্ছা ঠিক আছে ডিটেল একেবারে ধারি কমা সহ বুঝে শুনে আমি আর রঞ্জু আপনার রঞ্জু কি করছে <laughs> দরজা বন্ধ করে বাবা তোমা তোমা কি করছে আপনি বল আপনি ঠান্ডা হয়ে বন্ধ আমি শুনি ওই যে একটু আগে একটু আগে দিয়াও আইসা আমার রুম দিয়ে গেল কিছু কথা কয়ে গেছে এখন এই কথা লাগে আপনার কথা মেলে কিনা আমি একটু শুনি আপনি কোন ঠিক আছে ঠিক লাগে মানে দাঁড়িয়ে তোমার সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যে কি আমি রঞ্জু দরজা বন্ধ করে কি করছে <laughs> রঞ্জু আর আপনি দরজা বন্ধ করে আপনি এতই খুশি মিডিয়ার কিছু না আমার আমার যে কি খুশি লাগছে এখন আমাকে সবাই কথা বলবে হ্যাঁ রঞ্জুকে নিয়ে আমি দরজা বন্ধ করে মাত্র শুরু করেছি সত্যিও চাই না আপনি যাই এইখানে আইয়াও যদি এই অবস্থা তৈরি হয় মিডিয়া তো সারকার হয়ে গেলে তোবা তোবা তোবা তোবা প্রডিউসার হ্যাঁ নিজেও বলে স্ক্যান্ডেলে খুশি দুইজন রুম লাগাইয়া আমার তো পুরো ঝামেলাই লাগবে কার কাছ দিয়ে ওনার কাছ থেকে শুনতে পারবো তাই এই যে মনে বাবির সাথে আমার কথা হয়েছে বুঝছো আমার এখন ধারণা মানে একশো ভাগ ধারণা এই পুরো ডে উঠেছে একটা ভুল বুঝাবুঝি বুঝছো তো শোনেন অন্যের কথা শোনার আমাদের ভুল থাকতে পারে কিন্তু নিজের চোখে দেখার মধ্যে কখনো ভুল থাকে না হ্যাঁ? যাই হোক ফারুক ভাই আপনি আমার ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন ও কি কও তুমি রঞ্জুর সাথে রাগ কইরা ঢাকা চলে যাইতে চাও এটা তো হয় না আর এই রঞ্জুর উপর রাগ করবো কেন ওর সাথে আমার কিছু নেই কিছু নাই মানে মুখে কইতেছো কিছু নাই কিন্তু অন্তরে তো রঞ্জু রঞ্জু বাজতে আসতে ফারুক ভাই ওরকম একটা চরিত্রকে আমার সাথে মেলাবেন না আচ্ছা ঠিক আছে আমি মিলাইলাম না কিন্তু ও তো তোমার সাথে একেবারে লতার মতো এরম করে পেশাই দিছে খালি ও না তুমিও হেল লাগে লতার মতন পেশাই দিছে নাহলে অতটা রিয়াক্ট কর লাগে ফালদা লাগে হ্যাঁ এত বছর ধরে আমি তোমাকে যদি অভিনয় করাই কোনটা যে বাস্তব আর কোনটা যে অভিনয় সেটা কিন্তু আমি বুঝি এটা মানো তো ক মানো মানো আগের কোনো কিছুই আমি জানি না তবে রঞ্জুরে আজকে তুমি যেই অবস্থায় দেখছো তার পুরোটাই কিন্তু তোমার পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য ওই ছোট খালার বয়সে আরেকজনের সাথে তার এই কি কি কি কি বললে ছোট খালা তুমি না আমাকে ভাবি বলে ডাকতে এখন ছোট খালা হয়ে গেলাম মাইন্ড করলাম রঞ্জুর সাথে আমি তোমাকে মিলিয়ে দিতে গিয়ে ভাবি থেকে ছোট খালা হয়ে গেলাম এতটা ডিমোশন এর জন্যই বলে অন্যকে উপকার করতে নেই সরি আমার জন্য আপনাকে আজ আপনি কষ্ট নেবেন না ভাবি কিসের ভাবি কিসের ভাবি আমাকে আর ভাবি বলে ডাকবে না তিয়া যখন আমাকে ছোট খালা বলছে তুমিও ছোট খালা বলবে ছোট খালা ফারুক সাহেব শুনুন আপনার নায়িকাকে বলে দিন এখন থেকে আমাকে আর ভাবি ডাকার দরকার নেই ছোট খালাই ডাকবে ছোট খালা আরে এসব কি শুনছি আমরা এদের কাছে চলে যাচ্ছি এইদিকে এদিকে তো আমার শপিং হয়নি বেরোনো হয়নি পেমেন্টও তো পাইনি এটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আপা আপা তুমি না আমাকে আন্টি ডাকতে ডাকতাম সব কিছু স্যাক্রিফাইস করে এখন আমি ভাবি থেকে ছোট খেলা হয়েছি আপনার মেয়ের হ্যাপি এন্ডিংয়ের জন্য আরে রঞ্জুকে ওর কাছে পাঠাবো বলে আমি রিহার্সেল করছিলাম তখনই সে গিয়ে হাজির তোকে কে যেতে বলেছিল তখন আর দশ মিনিট রিহার্সেল হলেই তো কেল্লা ফতে হতো ভাবি তখন আসলে কি ঘটছিল আমি তো দেখি নাই এখন একটু দেখতে চাইছিস ছি ছি আমি আর এসবের মধ্যে নেই আরে নাই মানে কি করতে হবে এখানে না তো কি বেডরুমে এখানেই করতে হবে করো আরে তুই কোথায় যাচ্ছিস বস মনে করো কি করব কি শুরু করবে হ্যাঁ আপনি চুপ থাকেন কথা কইেন না হ্যাঁ শুরু করেন 5 4 3 2 0 অ্যাকশন শুরু করো কতক্ষণ তুমি আমাকে না করবে আমি আর না শুনবো না কিসের দোহাই দিয়ে তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো না তিয়া তুমি আমাকে কষ্ট দিও না আমি আর পারছি না আমি তোমার কাছ থেকে আর না শুনতে চাই না আমি জানি আমি জানি তোমার ভিতরের ইচ্ছে আমি যেমন তোমাকে চাচ্ছি ঠিক তেমনিভাবে তুমি আমাকে চাচ্ছ শুধু রেগে আছো বলে রাজি হচ্ছ না না না তিয়া আমাকে আর কষ্ট দিও না প্লিজ রঞ্জু এত ভালো অভিনয় করে রাখেন এটা তো অভিনয় না আন্টি অভিনয় না তাহলে আমার এত বছরের অভিজ্ঞতায় আমার কাছে এইটার কোনো অভিনয় মনে হয় নাই কিতিয়া ঠিক আছে তোমার কাছে কি অভিনয় মনে হয়েছে কি হলো বলো কি দরকার ছিল সবার সামনে এসব করার তুমি না আশ্চর্য আরে বেটা মাসুদ তুই আনলে কমবে এতক্ষণ এই হেন তো হ্যাপি এন্ডিং শুরু হয়ে গেছে আর বলবেন না ফারুক ভাই জিমি তো আমাকে ভাতেই ফেলে দিয়েছে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম এই দাদাটা কি এর এই যে তারিক সাহেবকে নিয়ে এই মাটা কয়েকদিন ধরে আমাদের এখানে ঘোরাঘুরি করছে ওইসব কথা বলবেন না ভাবি আমি বলেছিলাম তো বলার পরে যখন ওনার আসল পরিচয় পেলাম তখন এই চারবার তবা করেছি হ্যাঁ এই যিনি ওনার আসল পরিচয়টা কি বলো তো তা নইলে কিন্তু আবার আমি ভাবি আমি আসলে কাউকে কিছু খুলে বলিনি ওর সাথে আমার আগামী মাসেই বিয়ে আমি ওকে আসতে বলেছিলাম যে শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা আসলে বিয়ের শপিংটা শেষ করে ফেলব ও তলে তলে এত কিছু হ্যাঁ আমরা কিছু বুঝতেই পারলাম না আমি জেনেছি গত রাতে যিনি আমাকে কাল সারা রাত তারকে গল্প করেছে ক্যামেরা পৌঁছায় নাই বলে মনটা খুব খারাপ হয়ে গেছে আমরা সবাই একটা সৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত হইতেছিলাম কিন্তু ক্যামেরা আসে না এটাতে কি হয়েছে ক্যামেরা ছাড়াই তো দেখি এখানে দুই দুইটা জীবনের শুরু হয়ে গেছে ফোন আইসে মনে হয় ঢাকার ফোন ক্যামেরা মনে হয় পাওয়া যাবে কই আমার ফোন বাজে না কার ফোন বাজে আমারটা বাজছে ঢাকা থেকে সাংবাদিক লুকুচুরি মিয়ার ফোন এখনই আমি এই লুকুচুরি মিয়াকে দূর দূর দূর হ্যাপি এন্ডিং এর কথা জানিয়ে দিচ্ছি প্লিজ এখনই জানাবেন না এখন জানাতে চাই জানাবো না জানাবো না আপনারা কি বলেন